আজকে আমাদের চ্যানেলে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি বিছে কলা রান্না করছি দেখুন বিছে কলাই যে দানা ভর্তি কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি এটা শুকনো খোলায় একটু জিরেটা ভেজে তুলে নেবো জিরেটা ভেজে নিয়েছি দেখুন ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি জিরেটা তুলে রাখবো জিরাটা ভেজে তুলে নিয়েছি এবার আমি কড়াতে তেল দিচ্ছি গরম হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো এটা চিংড়ি মাছ যে করবেন খুব ভালো লাগে খেতে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি আমি আপনি তুমি এই জ্যান্ত মাছ দিয়েও করতে পারবেন নিচে কলার তরকারি বিচে কলা পাকাটা খেয়েছেন এরকম তরকারি করে খেয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি কলাগুলো দিয়ে দেবো কলা আর আলু দিয়ে দেবো এরকম লম্বা লম্বা করে কেটে নেবেন এর একটা চিড়ে আছে চিড়ে চিড়ে কাটলে খুব ভালো হয় কিন্তু কলাটা ভাজবো না এবার আমি নুন হলুদ দিয়ে জল দিয়ে দেবো তো হলুদ দিচ্ছি পরিমাণ মতন নুন দিচ্ছি এক চামচ এতে কোনো মশলা দেবো না পুরো তেলেই এবার আমি লঙ্কা চিড়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি এটা আমার মা করতো খুব ভালো খেতো আমার মা এবার আমি জল দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দিচ্ছি যেরকম ঝোল খাবেন সেরকম রাখবেন কলা ঝোল খেলেও খুব ভালো লাগে এবার আমি চাপা দিয়ে দেবো আমি চাপা দিয়ে দিচ্ছি এটা হোক তারপরে আপনাদের দেখ দেখুন ঝোলটা ফুটছে আর একটু চাপাতি রাখি আমি দেখুন তরকারির ঝোলটা কত সুন্দর কালার এসেছে সেদ্ধ হয়ে গেছে আর একটু বাকি আছে আর একটু টানাবো আমি একটু চাপা দিয়ে রাখবো দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে কলাও সুতো হয়ে গেছে এবার আমি ফোড়ন দেব ওকে হুম কড়াটা বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিচ্ছি দয়া কলা তরকারি খুব ভালো লাগে আমাদের দেশে ঘরে বিচে কলারে নাম দিয়েছে দয়া কলা অনেকে দয়া করা বলে চিনবে আর বিচে কলার নাম সবাই বিচে কলাই বলে আপনারা কমেন্টে জানাবেন যে কি বলেন বন্ধুরা এবারে তেলটা গরম হয়ে গেছে এবার আমি জিরে দিয়ে দিচ্ছি হালকা করে জিরেটা লাল হয়ে গেছে এবার আমি রসুন ফোড়ন দেবো এই পিঠে কলার তরকারিতে রসুনটা ফোড়ন দেবেন রসুন ফোড়ন দিলে খেতে খুব স্বাদ হয় কারণ আমার মা দিত তো তাই জন্য আমি জানি রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি তরকারিটা ঢেলে দেবো দেখুন তরকারির কালারটা দেখুন কত সুন্দর এসছে কোনো কিছু মশলা দিইনি দেখেছেন মশলা ছাড়াই কিন্তু আমি রান্না করলাম এদের দুটো তেজপাতাও দিতে পারবেন তেজপাতাটা আমার দেওয়া হলো না নেই বলে এবারে আমি জিরেটা ভাজা জিরেটা দেখুন এক চামচ আমি দিয়ে দিচ্ছি আমি একটু চাপা দিয়ে রাখছি তরকারিটা হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে দেবো আমি এরকম ঝোল রাখছি একটু আপনারা চাইলে ঝোল একটু কমাতেও পারেন কিন্তু কলার তরকারি তো একটু ঝোল খেলেও কোনো অসুবিধা নেই এবার আমি নামিয়ে দিচ্ছি দেখুন আমার তরকারিটা হয়ে গেছে কত সুন্দর বিছে কলার তরকারি চিংড়ি মাছ দিয়ে এরকম ঘরে করে খাবেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর আমাদের পুরনো ভিডিও যারা না দেখে থাকেন আমাদের চ্যানেলটিকে এ করুন সাবস্ক্রাইব করুন আর পুরনো ভিডিওগুলো দেখে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন এরকম করে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানান যে কেমন হয়েছে আর ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে থাকুন